আরে ভাই ক্যামেরা ক্যামেরা বন্ধ করে ক্যামেরা বন্ধ তুই ক্যামেরা বন্ধ করে আরে ভাই ক্যামেরা আরে কথা শুনে হ্যাঁ ক্যামেরা বন্ধ করে চুপ করে খারাপ আমার কোনো চিন্তা নাই দেখতে ও কত বড় ই এটা দেখুন ও কয়টা জীবন নষ্ট করতে পারে ভাষা কোনটা হ্যাঁ? আরে ভাই বলা যায় না কি হয়েছে আপনাকে তো চিনি না আগে ডাকে না বলতেছি ভাই আপনাকে তো পরিচয় দেবেন তো আমরা আসছি পরিচয় দিতেছি আপনি ওকে ডাকেন ক্যামেরা কিসের ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা চলবে আপনি ডাকেন কি সমস্যা কি এটা বলেন আপনি লালটু ডাকেন ভাই পরিচয় নাই জানা নাই চেনা নাই এই এটার দেখছেন না এটার জীবনটা শেষ করছে না আমি চিনি না তো কে এই মাই লালটু ডাক হ্যাঁ এই লালটু এই লালটু লালটু ডাক দাও ডাক দাও ডাক দাও এই একটু ডাক দাও একটু ডুকছে ঢুকছে কথা বলো শিখদারে ডাকে লালটু লালটু এই লালটু এ ভাই এই এ ভাই কি হইছে কি আমার কাছে বলেন এ ওর নাম ও হ্যাঁ, কি হইছে হ্যাঁ, কি হইছে কি আমার কাছে বলতে তো পারেন হইছে কি এসে লোক হ্যাঁ? জীবন নষ্ট করছো তা এই মাই কে হ্যাঁ? এই ভাই ক্যামেরা বন্ধ করেন আরে ভাই ক্যামেরা ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ হবে তোর তুই ক্যামেরা বন্ধ করে আগে আরে ভাই ক্যামেরা বন্ধ হবে আরে কথা শুনে হ্যাঁ ক্যামেরা বন্ধ করে ভাই ক্যামেরা বন্ধ করে কথা আবার আবার কথা এই এই চুপ করে খারাপ কি হচ্ছে কি ওই মাইয়ের জীবন নষ্ট করছো এই মাইয়ের তুই চেনো কথা কথা কথা কথা কথা কথা ক্যামেরা বন্ধ কথা কথা ক্যামেরা কোন ম্যান ভাঙ্গা লাগবে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা ভাঙ্গা লাগবে আসবে ক্যামেরা যারা লাখ লাখ মানুষ দেখে আমি আমার লাইভ আমার ফ্যামিলিতে দেখতে আছে মিয়া আপনার ফ্যামিলি হোক যে হোক হ্যাঁ এটা লাইভ চলতে আছে লাখ লাখ মানুষ ভাই আপনার কাছে অনুরোধ ভাই ক্যামেরাটা একটু বন্ধ করেন আমি আমি দেখতে একটু শুনেন আমি কথা শুনেন আরে ভাই দেখতেছি ক্যামেরা বন্ধ করেন এই মাইয়ের জীবন নষ্ট করছ তুমি এই তুই এই মাইয়ের চেনো আমার দিকছা আমার দিকছা এই মাইয়ের চেনো একটু একটু চিন একটু একটু একটু চিনো এই শুয়ার তুই আমারে কইছ ভাই ভাই একটু চিনো কি আপনার শেষ করছো ভাই ভাই ভাই ভাই ভাই আমাকে ফ্যামিলিতে সমস্যা ভাই ক্যামেরা বন্ধ ক্যামেরাটা বন্ধ করেন ভাই ফ্যামিলি হ্যাঁ, বন্ধ বন্ধ কাজ করছে ভাই ভাই ভাই সব ভাই বন্ধ করেন ভাই কেউ না ক্যামেরা

শেষ হ্যাঁ। মেয়েটার জীবন শেষ করছে স্বামীর একটা স্বামীর সংসার শেষ এখন আবার মাইয়ে আগে কি হইছে শুনে এই কি হ্যাঁ, কি কই মাই মুখ দুনিয়া কি কইছে তুমি ভিডিও হ্যাঁ, হ্যাঁ। দুই বছরের মতো এখন কি হয়েছে এখন সে আবার অন্য কাউকে ভালোবাসে আমার রাইখা এই অবস্থা কি কয় কি কয় কি সত্য কথা কানো কে ওই না কথা কথা আমনের ভাই একটা মাইয়ার সংসার নষ্ট করছে এইটা কুলঙ্গার ভাই আমনের কবে হইতে এই যে মাইয়াটা সংসার শেষ করছে এ সুরটা মোল্লা কথা কত নালিশ তোর হুনমু হ্যাঁ এই মাইয়ের লাগে তুই তো সম্পর্ক আছে আবার বলে আবার কেরলাকে প্রেম করো প্রেম করো আয় আবার কেরলাকে হ্যাঁ? সিদ্ধান্ত কি কবে ভাই একটু ক্যামেরা বন্ধ হইবে ক্যামেরা লাগ ভাই আমাকে তো মান সম্মান আছে ভাই না নাই কোনো ক্যামেরা বন্ধ হইবে না কোনো ক্যামেরা বন্ধ হইবে এদিকে এদিকে ভাই ভাই একটু বল ভাই ক্যামেরা বন্ধ করলে তোমরা কোনো ক্যামেরা বন্ধ হবে না লাখ লাখ মানে দেখতে আমরা এটা ফয়সালা করতেছি ক্যামেরা কোনো বন্ধ অনুরোধ ভাই এই ক্যামেরাটা একটু বন্ধ তোমার বন্ধ বন্ধ বন্ধ আমার ভাই আমরা ক্যামেরা বন্ধ হইবে না তো ভাই ক্যামেরা তো মানুষ দেখতে না সেই ওই ভাই ও যে এরকম একটা অপকর্ম করছে এইটা হারা মানুষ দেখবে না লাখ লাখ মাসে দেখতে আছেন এখন দর্শক ভাই এটা আমরা মিউচুয়াল করব আর ভাই মিউচুয়াল করবে সবাই সামনে দর্শক দেখবে এই মিউচুয়াল হইবে মিউচুয়াল হইবে ভাই হ্যাঁ মিউচুয়াল হইবে আমাকে তো মালিক আছে ভাই এখন মালিক নাই এই ভাই নাই নষ্ট করছে এই মালিক কথা দিছি মুরব্বি এই মাইরা জীবনটা নষ্ট করছে মানে কি বিচার করবে কাট হ্যাঁ মুরব্বী আপনার কাছে বিষয় তাহলে আপনি করেন আপনার ছেলের বিষয় আপনি করেন আমি করতেই না জুতা দিয়ে জুতা এই জুতা নেন জুতা দিয়ে হ্যাঁ, হ্যাঁ। তুই সত্যি সত্যি কি এই উন্ডা যা কয় এই কি তোর প্রেম আছে হ্যাঁ, তুই আবার বলে আর একজন আল্লাহকে করো ওরে মোর ভাল লাগে ওরে তোর ভাল লাগে দুই বছর পর্যন্ত তুই আর এক মাইয়া করো এই ভাই থাকবে এই নষ্ট করছে না আমাকে পাউদরি মাপ চাইলে আমাকে পাউদার কোনো কিছু আই যায় না আমাকেও কোনো বিষয় না এই মাইয়ার মুরব্বী এই ওর বাপে ভাই একটু কথা কই না না না না না না কোনো ভাই এই লাইভ ভাই কোনো কথা বলিন না না না না এরকম না এই মুরব্বী আপনার ছেলে আপনি বিচার করেন একটু কানে ভাই ভাই এই জায়গায় কানে কানে কিছু নাই না না না না আমাকে তো মান সম্মান আছে ভাই ভাই মান সম্মান তো এই মাইয়ের নাই এই মাইয়ের মান সম্মান নাই না না না না কোনো কথা হইবে না কোনো কথা হইবে কিছু হইবে না এই মুরব্বী আপনি আর কি হবে নাই কাজ আপনি আপনি আপনি বিচার করে দেন এই মাইয়ার আরো ডিস্টার্ব করবে না মাইয়ার সংসার আর ভাগবে না

ওর ওই সংসারে যাই ওর স্বামীর লগে ডিস্টার্ব করে ওর ওই বাসায় যায় হেরা ওরে ওরে ডিস্টার্ব করে না হেরা তুমি একটু ও আর যাইবে না হি কইবে এই মাইয়ের লগে কোনো যোগাযোগ করবে না আর যাইবে না হি কই কইব তুমি এই রিক্স আপনি কোনে তুই তোমারই নিমু আনে না না দরকার তোমারই আমরা নিমু আনে না দরকার নেই আমি তো একটু কইয়া ফিরে লই যাও না আমি আর বিচার চাই ওই আমার লাগে এতদিন এরকম না লাগা এইটা ওই

আমার এই ক্যামেরা দিয়ে লক্ষ লক্ষ মানুষের লাইভ দেখতে জি ভাই জি এই ঘটনাটা সবাই দেখতে আছে ঠিক আছে এখন আপনি ওর ভাই হিসাবে তোরে কিন্তু এককালে বাজিয়ে গেলাম হইতে না তুই বাজিয়ে গেলাম প্রেম করো একটু কই গেল দেশ বিদেশি না দেখতে আছে আছে এখন আপনি ওরে দিগান হ্যাঁ। ভাই ওরে দিগান ও আর এরকম কাম করবে কি এই আরো মাইয়ে গুলা এরকম করো সবই কথা কর এই যে সারা কি আরো আছে হম ও আরো আছে না তুই তো দুবাই দেশ দুবাই দেশ পারবেন পারবেন ডিস্টার্ব করবে না কোনো না জীবন যাবে পারবেন হ্যাঁ পারবেন আমি তিন দিনের মধ্যে ফয়সলা করিয়া আমাকে জানাইবেন তিন দিনের মধ্যে ফয়সলা করে জানাই ঠিক আছে ভাই আমরা যাই জানাম ঠিক আছে তোমরা তিন দিনের মধ্যে ফয়সলা করে আমার জানাবা আর ওর ঘরে যেন কোনো ডিস্টার্ব করতে না যায় ওর ফ্যামিলিতে কোনো যেন কেউ না যায় দাও দাও